থানায় গিয়ে ডায়েরি উল্টে দেখেন কত সন্তান বাবার বিরুদ্ধে মামলা দিছে কত মা সন্তানের বিরুদ্ধে মামলা দিয়ে রাখছে কত স্বামী স্ত্রীর বিরুদ্ধে মামলা দিয়ে রাখছে স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা দিয়ে রাখছে ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দিয়ে রাখছে প্রমাণ হয়ে গেল দুনিয়ার জমিনে কেউ আপন না কেউ আপন না একমাত্র আপন হলো আমার আল্লাহ মতো এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহালা এই যে নয় তোরা সোল বাড়ি কবর যে তোরা সোল ঠিকানা এই যে নয় তোরা সোল বাড়ি কবর যে তোরা সোল ঠিকানা ভাই বেড়াদার জানাই গেল একে সব হারালো ভাই বেড়াদার যারাই ছিল একে একে সব হারালো তুমি আমি কেউ রব না তুমি আমি কেউ রব না দিতে হবে রবানা এই যে নয় তোরা সোল বারে কবর যে তোরা সোল ঠিকানা এই যে নই তোরা সোল বাড়ি কবর যে তোরা সোল ঠিকানা পাঁচতলা বাড়িটা আপনারা সুন্দরী নারীটাও আপনারা দামি গাড়িটাও আপনারা পড়লা মরণের পরে কেউ সঙ্গে যাবে না একমাত্র সঙ্গের সাথী হলো ইমান আর আমল ও যুবক ভাইয়েরা দুনিয়ার জমিনে কয়েকদিন বাঁচবার তার কোনো গ্যারান্টি নাই জীবন থাকতে দুনিয়ার সাপ থেকে রাতে সংকল্পের করে নাও কারণ মরবা কোন দিন জানা নাই মরবা কোন দিন জানা নাই আজরাইল যখন হাজির হয়ে যাবে তখন কিন্তু আর এক সেকেন্ড সুযোগ দেওয়া হবে না কত যুবক রাস্তাঘাটে মারা যায় ঘুমের ঘরে মারা যায় পানিতে ডুবে মারা যায় হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা যায় মরবা কোন দিন জানা নাই কারণ মরণ থেকে কোনোদিন পালন করা যাবে না মরণ থেকে যতই পালাইবা তখন ততই মরণ তোমার দিকে অগ্রসর হতে থাকবে কারণ আল্লাহ ফাকরুল আলমিন বলেছে কুল্লু নাফসিং রায় কতুল মাউত মৃত্যুর স্বাদ প্রত্যেক পারেনিকে একদিন গ্রহণ করতে হবে অর্থাৎ মৃত্যু আমাদের অনিবার্য কোনোদিন মৃত্যু থেকে পালন করা যাবে না এই জন্য কবি বলে মরণ থেকে যতই পালাও মরণ থেকে যতই পালাও মরণ তোমাইল হইবে গিরি সদিও সুদূর আকাশ পালে পালাও সে থাই লাগাই সিঁড়ি যদিও সুদূর আকাশ পালে পালাও সে থাই লাগাই সিঁড়ি নদী চলে নৌকো চালাও ও মাঝি ভাই ঠেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলা যে আর উঠে না ভেঙে গেলে মেলার আর জমে না এই জন্য মরণ থেকে কোনোদিন বাঁচতে পারবো না আমরা এটা জানি যে মরণ থেকে কোনোদিন বাঁচতে পারবো না তারপর আমরা মরণ থেকে বাঁচানোর জন্য বেশি চেষ্টা করি যদি আমাদের কোনো অসুস্থ হয় আমরা বড় বড় ডাক্তারের কাছে যাই চিকিৎসা করার জন্য যদি একমাত্র বেঁচে থাকার জন্য যাদের অর্থ সম্পদ আছে তারপরেও আমরা বাংলাদেশের চিকিৎসা না হলে ভারত যায় আমেরিকা যায় পাকিস্তানে যায় লন্ডন যায় ইটালি যায় একমাত্র চিকিৎসার জন্য শুধু একমাত্র বেঁচে থাকার জন্য এত লক্ষ লক্ষ টাকা আমরা ব্যয় করতেছি একটু বেঁচে থাকার জন্য কিন্তু এটা আমরা জানি যখন মরণ আমাদের সামনে আসবে আজরাই যখন আমাদের শহরে চলে আসবে আমাদেরকে পৃথিবীর কেউ মরণ থেকে বাঁচাইতে পারবে না এটা আমরা জানি মরণ যে একদিন আসবে দুদিন আগে হোক পরে হোক এটা আমরা জানি তারপর মরণ থেকে বাঁচানোর জন্য আমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছি এই যে এত টাকা এত পরিশ্রম করে আমরা মরণ থেকে বাঁচার জন্য একটু চেষ্টা করতেছি কিন্তু জানি কোনোদিন সম্ভব হবে না তারপরও চেষ্টা করতেছি চিন্তা করে দেখেন আমরা কেমন মানুষ যেটা থেকে আমরা বাঁচতে পারবো না সেটার জন্য আমরা বেশি চেষ্টা করি কিন্তু আমরা সকলেই জানি যদি আমরা জাহান নাম থেকে বাঁচানোর জন্য একটু চেষ্টা ফিকির করতাম মরণ থেকে বাঁচানোর জন্য যেহেতু চেষ্টা করি টাকা পয়সা অস্ত্র সম্পদ ব্যয় করি এত চেষ্টা ফিকির অর্থ সম্পদ যদি আমরা জাহান নাম থেকে বাঁচানোর জন্য করতাম তাহলে জাহান নাম থেকে বাঁচার জন্য একেবারে আমাদের সকলের সহজ হয়ে যাইতো কিন্তু আমরা নাম থেকে বাঁচার জন্য বেশি চেষ্টা করি না ওই মরণ থেকে বাঁচার চেষ্টা করি অথচ মরণ থেকে আমরা যতই চেষ্টা করি দিন মরণ থেকে বাঁচতে পারবো না আজকে যদি বেঁচেও যাই দুই দিন পরে হলো আমাদের মৃত্যুর দিন আসবেই সেটা আমরা ভালো করে জানি তারপরে আমরা মরণ থেকে বাঁচার জন্য বেশি চেষ্টা করি চেষ্টা করি চেষ্টা করি যেই চেষ্টা ফিকিরটা আমরা মরণ থেকে বাঁচার জন্য করি এর অর্ধেক চেষ্টা ফিকির যদি আমরা জাহান নাম থেকে বাঁচার জন্য করতাম জান্নাতে যাওয়ার আশা করতাম একেবারে সহজ হয়ে যেত আমাদের জান্নাতে যাওয়া কিন্তু আমরা উল্টাটা করি যেটা থেকে বাঁচা সম্ভব হবে এই জন্য কবি বলে মরণ থেকে যতই পালা মরণ তোমায় লই ফেগিরি যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগাই সিরি যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগাই সিরি তুমি মরণ থেকে বাঁচানোর জন্য যদি সিন্ধুক বানিয়ে সিন্ধুকের পিছনে ঢুকা হয় আজরাইল সিন্ধুকের তালা খোলাম ছাড়া ওইটার ভিতর ঢুকতে পারে তুমি মরণ থেকে বাঁচানোর জন্য যদি কাঁচের গ্লাস বানিয়ে কাঁচের গ্লাসের ভিতরে থাকা হয় আজরাইল দরজা জানালাবিহীন ওই কাঁচার বেলাসার ভিতরে ঢুকতে পারে এই মরণ থেকে বাঁচানোর জন্য যদি সিঁড়ি বানায় আকাশে উঠা হয় আজরাইল যাইতে পারে অর্থাৎ মরণ থেকে বাঁচা সম্ভব হবে না সম্ভব হবে না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলে প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই জন্য যুবক ভাইরা দুনিয়ার জমিনে কয়দিন বাঁচবা তার কোনো গ্যারান্টি নাই দুনিয়ায় থাকতে রাতের সম্বল আমরা নিজেরা কামাই করতে হবে কারণ বাবা আমার সঙ্গে যাবে না মা আমার সঙ্গে যাবে না সুন্দরী নারীটা আমার সঙ্গে যাবে না একমাত্র আমার সঙ্গে যাবে একমাত্র ইমান আর আমল এই যে আমরা আমাদের সন্তানদেরকে কোরআনে কারিমের তেলা শিখে করতে দিচ্ছি না এর জন্য কিন্তু কেয়ামতের ময়দান আপনাকে আমাকে জবাবদাহি করতে হবে যদি আপনার সন্তানটাকে আপনি কোরআনের হাফেজ বলে কবরে যাইতে পারেন কোরআনের আলম বলে কবরে যাইতে পারেন কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন নূরের টুপি আপনাদেরকে পড়াই দিবে সকল জান্নাতবাসী দেখে বলবে ওরা কারা ওদের মাথার ভিতরে এত নূর কি জ্বলতেছে এত আলো যার আলোতে চুরাত জান্নাত আলোকিত হয়ে যাবে তারা বলবে এটা হচ্ছে কোরআনে হাফেজের মা কোরআনে আলেমের মা তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সম্মানের জন্য নূরের টুপি পরানো হয়েছে শুধু তাই নয় শুধু তাই নয় একজন হাফেজ কোরআনের কত দাম একজন হাফেজে কোরআনের কত মর্যাদা দশজন জাহান নামীকে আল্লাহ তালার কাছে সুপারিশ করে নামীকে জান্নাতে নিয়ে যেতে পারবে এত দাম কোরআনে হাফেজের একজন আলেমের এত দাম কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতেছি না হাদিসের শিক্ষা দিতেছি না আল্লাহ তালা যেটা শিক্ষা ধর্মীয় শিক্ষা সেটা আমরা দিতেছি না আমরা জেনারেল শিক্ষা নিয়ে জাগতিক শিক্ষা নিয়ে ব্যস্ত এর জন্য কিন্তু আমরা জবাবদারি করতে হবে এই যে সন্তানের জন্য আমরা তো বাড়ি গাড়ি টাকা পয়সা উপার্জন করে দিয়ে যাইতেছি আমাদের মরার পরে সন্তান আমাদের জন্য দোয়া করে দুনিয়ায় তো অনেকের মা বাবাকে খানা দেয় না খরচ দেয় না লালন পালন করে সন্তান দেখা যায় সন্তানের যখন টাকা পয়সা হয়ে যায় সন্তান সুন্দরী নারীকে নিয়ে সন্তানদেরকে নিয়ে